এই লাইনটাই বাংলাতে বলো আমি ইংরেজি বুঝি না আম গাছেও ভূত জাম গাছেও ভূত এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় চুল আরে জীবন ভাই হ্যাঁ? মদ জিনিসটা অনেক খারাপ না ভাই আরে ভাই বললেন না কালকে রাতের মদ খেয়ে গেছি গরে বউ ঢুকতে দেয় নাই সারা রাত রাস্তায় থাকতে হইছে আরে তারপর তারপরে আর কি সকালে যখন মদের নেশাটা কাটছে তখন তো মনে হইলো আমার তো কোনো বউই নাই আর চাবিটা আমার পকেটই আছিল আয়সা আমার কথাটা শোনো আয়সা আয়সা আমরা পাঁচ মিনিট বৈশাখ কথা বলি আয়সা আয়সা এইভাবে যাই না আয়সা আয়সা আমার কথাটা শোনো আয়সা আয়সা আমি সরকারি চাকরি পাইছি আয়সা আইসা তুমি আইসো না আইসা আইসা তুমি চাইলো আমার বাবা তোমার কাছে আমার দিব না আইসা ভালো থাকো তুমি আইসা ঠকতে ঠক তেমন ভাবেই ঠইগা গেছি এখন কেউ ঠগাইল হাসি পায় রাস্তার একটা ভিখারিরে যদি দশটা টাকা দেয় সে খুশি হয়ে বলে আল্লাহ তোমার মঙ্গল করুক আর তোরে আমার এত দামি জায়গাটা দিয়া দিলাম তবুও শুক্রিয়া করলি না আল্লাহ তোর হেদায়ত করুক নয়ন জি ভাই আচ্ছা চল সবাই মিলে একটা করে দুঃখের কথা বলি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আপনি শুরু করেন আমি করবো হ্যাঁ আমি তো বিবাহিত তুমি যাবে আরেকজন আসবে বিষয়টা এমন না তুমি থাকবে বাকিরা দেখবে বিষয়টা এমন আমি তোমাকে ভালোবাসি তারপর খাবি বাইরে খেয়েও খাবার দিলে খাইতাম না <laughs> কাপ দেখে ব্রাজিল সাপোর্ট করা আর বাচ্চা সহ মহিলা করা দুটাই সমান কথা ব্রো চিন্তা করো না প্রিয় তোমার জায়গাটা অন্য কেউই নিতে পারবে না কারণ আমি শুধু তোমার এই ভালোবাসমো জান যিনি বালিশ আবিষ্কার করেছেন তিনি মহান কুলবালিশকে দিয়েছে বউয়ের সম্মান আমরা শহরের গাদ্দার না দেখতে অসুন্দর হতে পারি কিন্তু কোনো বেইমান না তোমার সাথে আমি আর থাকতে পারবো না তোমার সাথে আমার ব্রেকআপ চলে তো যাইতেছো তোমার ফ্রেন্ডের নাম্বারটা দিয়ে দাও তোমার চেয়ে বেশি সুন্দরী এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল হ্যাঁ দেখছি লাল লিপস্টিক সুন্দরী লাগতেছিল আমাকে ওরকম একটা লাল লিপস্টিক এনে দেবা আরে না ওই লিপস্টিকের টেস্ট ভালো না অরেঞ্জ অরেঞ্জ টক টক তুমি কি করে বুঝলা বেবি আমি যদি তোমাকে দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম তুমি কতটা সুন্দর সুন্দর হইলে কি আর কানা পড়াইতাম না ঠিক আছে না দেখে ভালো আছে চলে চলো আজকে আমি শপথ নিচ্ছি যদি আমার বন্ধুর কিছু হয়ে যায় তাহলে তার গার্লফ্রেন্ডের পুরো জিম্মেদারি আমি নেব এই যে ভাই এই রাস্তা কি হাসপাতালের দিকে গেছে ধর মিয়া রাস্তা হাসপাতালের দিক যাবে কে রাস্তার কি অসুখ হয়েছে আচ্ছা আমাকে আজকে কেমন লাগতেছে একেবারে করা লাগতেছে আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলো কোন ছেলে বিয়ের আগে যদি কোনো মেয়ের সাথে ঘুমায় তাহলে কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই কিন্তু তোরা তো ঘুমাস না হাইচু আচ্ছা স্যার অঙ্কতে পঞ্চান্ন লাগবে কেমনে হ্যাঁ গাল লগে আর গাল লাগাইলেই হ্যাঁ? পঞ্চান্ন হইব ও আচ্ছা আচ্ছা স্যার পাঁচ আরোগ্য জানি কোন পাশে বইব হ্যাঁ? এই শোনো না হ্যাঁ বলো না এই শোনো না হ্যাঁ বলো না আমার না একটা কথা বলতে ইচ্ছা করতেছে হ্যাঁ বলো কিন্তু অনেক লজ্জা করতেছে হ্যাঁ বলো কোনো সমস্যা নাই বলো অনেক লজ্জা করতেছে হ্যাঁ বলো সমস্যা নাই তোমার না হ্যাঁ চেন খবর ভাইয়া ভাইয়া আমি মনিটরেটা বেচছাম কত বেচবি 2008 টিয়া আচ্ছা ঠিক আছে তোরা 8000 টিয়া দি দিয়াম না 8000 টিয়া নিতাম না 2008 টিয়া লাগবো চলো দুজন মিলে কাজে অফিসে যাই বিয়ে দেখতে সারি দে সারি দে কইছি আরে আজকে এই দুগারে হিড়ি তক্তা বানাইলাম অনেক জ্বালান জ্বালাইছে এই দুগারে তাই নাকি ভাইয়া এরে তুই হিসে তা কি হলো সারা ধরস না কা ধর ধর ধর